然后。 অন্ধকার নামলেই বাড়ছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বুঝিয়ে ফেলা হচ্ছে ডোবা থেকে নয়নজুলি সন্ধ্যা নামতেই নয়নজুলি বুঝিয়ে ফেলার কাজ শুরু করে একদল দুষ্কৃতী বলে অভিযোগ কিভাবে ব্যস্ততম রাস্তার পাশে নয়নজুলি বুঝিয়ে ফেলা হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন বহরমপুর সাঁথিয়া রাজ্য সড়কের বহরমপুর থানার অন্তর্গত শিয়ালমারা সংলগ্ন এলাকার রাস্তার পাশে সন্ধ্যার পর থেকেই একাধিক নয়নজুলি বুঝিয়ে ফেলা হচ্ছে বেশ কয়েকদিন ধরে তবুও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি হয়নি প্রশাসনের পক্ষ থেকে এমনটাই অভিযোগ স্থানীয়দের কি নাম কি নাম এ তো নয়াঞ্জুলি এখানে মাটি পড়ছে আমার ছবি তুলছে বলে নয়াঞ্জুলি তো কে আপনি কে আমরা আলাদা আপনারা কারা এখানে আমরা দোকানওয়ালা আপনি দোকানওয়ালা হ্যাঁ আর যে ফেলছে তার নাম কি নসু নাকি না